চাষা আপনার হাত নাই না আপনার দুনো হাতে নাই আসসালামু আলাইকুম তুমি ভালো আছেন হ্যাঁ। পানি কত করে হ্যাঁ চাষা আপনার হাত নাই না আপনার দুনো হাতে নাই হ্যাঁ কারেন্ট শর্ট কিছু রে এখান থেকে এগুলো কি বিক্রি হয় না একটাই বিশ টাকা করে পনেরো টাকা তো মূল্য হ্যাঁ আপনার কত করে বিশ তাছাড়া আমি বাসা কই আর বাসা নতুন বাজার নতুন বাজার আমি দেখে তো খারাপ লাগলো আমার হাত নাই আমি বেশি ব্যবসা করি তিরিশ বছর তিরিশ বছর তো এটা কি অ্যাক্সিডেন্ট হওয়ার কি তখন কি কাজ করার সময় এমন হয়েছে নাকি হ্যাঁ, এমনি তারপর কি ব্যবসা শুরু করছেন হ্যাঁ। অনেকে তো হাত টাত ফুঙ্গু হয়ে গেলে হেরা ভিক্ষা করে হ্যাঁ, আমি ব্যবসায়ী করি ব্যবসায়ী করেন বেঁচে কিনা হয় এখন এখন তো মানুষ মানে তো নাই হ্যাঁ লোক হয় প্রচুর লোক হয় প্রচুর লোক হয় এমনি কয় টাকা বিক্রি হয় এমনি ছয়শো হ্যাঁ এখান থেকে আপনার লাভ থাকে কত ছয় সাতশো টাকা বেশি ছয় সাতশো বেছেন হ্যাঁ। এদিকে আপনি নিজে মাল কিনে নেন নাকি কিনে আনি কিনে নেন হ্যাঁ, আজকে কয় টাকা বিক্রি করলেন ও ভাই মাত্র নিয়ে খাওয়া দাওয়া কমতে করছেন খাওয়া দাওয়া এই দিকে আপনার ছেলে মেয়ে নাই আছে ছোট পড়াশোনা করাই পড়াশোনা করান তুই এইভাবে যে ইয়া করতেছেন খারাপ লাগে না না খারাপ লাগলে কি ব্যবসা করিয়ে দিতে ভালো কেউ কিছু বলে না আপনি যে আমি তো ফার্স্টে বলেছি আপনি সুস্থ হঠাৎ করে যখন বার করতে লেছেন তখন তখন যে মানে খারাপ লাগলো হ্যাঁ। আচ্ছা আমরা হাতও তো দিতে পারবো না কত সময় পানি তো আর কিছু জোশ খেবেন জোশ না বাচ্চা নাই তো বাচ্চা থাকতে এটা আপনার আমি দিছি কোন তো কি জন্য দিছি ব্যবসা করে গাই হাত নাই দুইটা আল্লাহ শুকুর হ্যাঁ লাগে দিছি হ্যাঁ আমি খুশি হইছেন তো খুশি হুম হ্যাঁ খুশি মা আপনার আচ্ছা, নাম কেমনে আব্দুল গনি আব্দুল গনি পাইবেন আনে হুম আমার আইডি আনে পাইবেন এনে পামু হাই হ্যাঁ, পার্কিং হ্যাঁ সব সময় 30 বছরের পার্কিং সব সময় কি এখানে বিক্রি হ্যাঁ। করেন

হ্যাঁ একবার আমগুমুতে নর্মাল মনে হয় জাস্ট এই জায়গাটা না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাইবেন কখন আবার বাসা যাই সন্ধ্যায় সন্ধ্যায় ওই সারাদিনে এখানে সারাদিন এনে থাকি তো আমি গেলাম আসসালামু হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই আইবেন আমার আইয়েন হ্যাঁ আবার আসলে আপনার সাথে দেখা করে খাই যাবো ইয়ালি আমরা চিনবেন তো হ্যাঁ, হ্যাঁ এই কাম দিতে আমিও আপনি চিনবেন হ্যাঁ। আচ্ছা আমি আপনার হ্যাঁ। ছেলের মতোই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম